কোরআন এবং হাদিসের আলোকে সায়েমের পুরস্কার আল্লাহাক আমাদের প্রতি সিয়াম ফরজ করে দিয়েছেন যেমনটি প্রতিদিনই আমরা শুনে থাকি আল্লাহ পাক বলছেন যে কুতেবা আলাইকুম সিয়াম কামা কুতেবা আল্লাহ জিনামিন কাবলিকুম লাল্লাকুম তাত্তাকুম হে মান্দারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরস করা হয়েছিল আশা করা যায় তোমরা এতে তাকোয়াবান হবে পরেশগার অবলম্বন করতে পারবে তাই আমরা কি করি আল্লাহর এই বিধান পালনের জন্য ফরজ বিধান পালনের জন্য রমজান মাসের শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা না তিরিশ দিন সিয়াম পালন করে থাকি তো এই যে আমরা কষ্ট করি শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা সেটা শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বড় দিন হোক গরমের দিন হোক যেই সময় হোক না কেন এটা আমরা করে থাকি তাহলে এই এটা পালন করে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন এটা যদি আমরা পালন করি শ্যাম পালন করি তাহলে আমাদেরকে কি পুরস্কার দেবেন এই প্রসঙ্গেই কোরআন এবং হাজিজ থেকে বলার কিছু চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালা বলছেন যে লা আল্লাহ কুম তাত্তাকুন যে তোমরা এতে সম্ভবত পরেজগার হতে পারবে তাহলে প্রথমেই বলতে হয় যে কোরআ সায়েমের সবচেয়ে বড় পুরস্কার যেটা সেটা হলো যে সে একজন কি হবে পরেজগার বান্দাতে পরিণত হবে আল্লাহ পাক চাচ্ছেন যে আমার বান্দারা যে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল আদম আলাহাল্লামের মাধ্যমে এই জান্নাতে তারা পুনরায় ফিরত আসুক এই জান্নাত তারা পাক তারা এখানে বসবাস করুক তবে এমনিতেই নয় কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে পাশ করে এইখানে আসতে হবে তাই বিভিন্ন ফরজ ইবাদতের কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তো এই সায়েম পুরস্কার স্বরূপ যেগুলো পাবে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো আল্লাহ পাক নিজ হাতে তাকে পুরস্কার দান করবেন দুই হলো সাইমের জন্য জান্নাতের রায়ান নামক দরজা খোলা থাকবে যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না তিন হলো একজন সায়েম ক্ষমা প্রাপ্ত একজন সাহেব কি ক্ষমা প্রাপ্ত মানে যাকে ক্ষমা করে দেওয়া হয় তার জন্য আর কোনো বিচার থাকে না তার পেছনে কোনো লেখা থাকার কারণ নাই তা আল্লাপাক জান্নাত সাইমদের জন্য কি করেছেন ক্ষমার ঘোষণা দিয়েছেন তিন চার হলো সায়েম একজন সায়েম সিদ্দিক এবং শহীদ গণের মধ্যে গণ্য হবে এই যে আমরা কষ্ট করতেছি এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে কিয়ামতের মাঠে সিদ্দিক এবং শহীদগণের মধ্যে গণ্য করবেন তো এখন আসুন এ ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে কোরআন নাজিলের কারণে এবং আল্লাহর বিশেষ রহমতে রমজানে সকল ভালো কাজের বেশি সোয়াব পাওয়া যায় দ্বিগুণ সোয়াব পাওয়া যায় এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে অতীত গোনা থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের আছে রাসুল সাল্লাম বিশ্বাস করেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করে তার বিগত সকল গুণা মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় তারাবির সালাতে আদায় করে তার বিগত সকল গুণামাক করে দেওয়া হয় এগুলো কি আমাদের পুরস্কার নয় অবশ্যই এটা আমাদের কি বড় পুরস্কার এই হাদিস থেকে বোঝা যায় যে ইমানের সাথে নেকির উদ্দেশ্যে রমাদানের সিয়াম পালন করলে এবং কিয়ামুল লাইল তথা রাতের সালাত আদায় করলে অর্থাৎ তারাবির সালাত আদায় করলে অতীত গুণাসমূহ থেকে মুক্ত হওয়া যায় বান্দার জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে রাসুল সাল্লাম বলছেন কলা কাল রাসুল্লাহ সাল্লা সাল্লামা কুল্লু আমালে ইবনে আদামা আফুল বে আশ্যাম সালিহা ইলা সাবে মিয়াতেন ফিন কাল আল্লাহ তালা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়ানা আসছি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু তমাহু মিন আজলি লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইন্দা ফিতরিহি ও ফারহাতুন ইন্দা লিকায় রব্বিহি ওলা খালুফু ফামে সাইমে আতিয়াবু ইন্দাল্লাহি মিন রিহিল মিস ওয়াসিয়ামু জুন্নাতুন ওয়াইজা কানা ইয়াউমা সাউমে আহাদিকুম ফালা ইয়ারফাস ইয়ারফাসু ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নিস ইমরুন সাইমুন দীর্ঘ একটি হাদিস হাদিসটির অনুবাদ হলো রাসুল সাল্লাম বলছেন আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সব দশ হতে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় আল্লাহ তালা বলেন কিন্তু সিয়াম ব্যতীত আল্লাহ রাসুল বলছে যে আদম সন্তানের প্রত্যেকটা নেক কাজের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে দেন কিন্তু সিয়াম ব্যতীত তাহলে সিয়ামটা কি কেননা সিয়াম কিন্তু সিয়াম ব্যতীত কেননা সিয়াম কেবল আমার জন্যই রাখা হয় আল্লাহ বলছেন যে এই সিয়াম কেবল আমার জন্যই রাখা হয় এবং আমি তার প্রতিদান দেব আনা আজিবিহি হাদিসের ভাষা হলো যে আনা আজিবিহি আমি তার প্রতিদান দেব মানে প্রতিদানটা কি হবে কত সম্মানী হবে কত দামি হবে কত বড় হবে এটা কিন্তু উল্লেখ করা হয়নি এখন আমরা বোঝানোর জন্য যদি বলি যে একজন একজন ব্যক্তিকে কোনো খেলোয়াড় হোক বা কোনো তেলাওয়াতে কোরআন হোক বা সাহিত্য রচনার ক্ষেত্রে হোক বা একজন ভালো গিনিগুণী ব্যক্তি হিসেবে যদি প্রধানমন্ত্রী কাউকে পুরস্কার দেয় সে পুরস্কারটা কতবার হবে সাধারণ চেয়ারম্যান মেম্বার একটা পুরস্কার দিল আর প্রধানমন্ত্রী একজনকে পুরস্কার দিল এটা কম বেশি হবে কিনা প্রধানমন্ত্রী পুরস্কার মানে একেবারে বড় আকারের কোনো পুরস্কার এই পুরস্কারটা দেওয়া হবে এ কারণে যে সে তার যৌনাকাঙ্ক্ষা এবং পানাহার কেবল আমার জন্যই পরিত্যাগ করেছে কার জন্য পরিত্যাগ করেছে আমার জন্য মানে আল্লাহ লে আজলি আল্লাহ বলছেন লে আজলি আমার জন্য এই ত্যাগ পরিত্যাগ করেছে সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি ইফতার কালে অন্যটি তার পূর্বর সাথে সাক্ষাৎকালে এটা একটা পুরস্কার কিন্তু সিয়াম পালনকারীর জন্য দুটো পুরস্কারের কথা হাদিসের মধ্যে বলা আছে একটা হলো ইফতারকালে সারাদিন মান সিয়াম রাখার পরে যখন শরীরটা শুকিয়ে যায় একেবারে তৃষ্ণায় ছটফট করি ঠিক এমন মুহূর্তে যখন ইফতার কাল চলে আসে তখন এটা আনন্দ ঘন মুহূর্ত কিনা মুহূর্ত কিনা এটা একটা বিশাল আনন্দ তার সারাদিন মান যতই কষ্ট হোক কিন্তু ইফতারের সময় দেখবেন যে আপনি একটা আনন্দবোধ করবেন সেখানে ঠান্ডা পানি খেজুর বা যাই হোক না কেন যেটা জোগাড় হয়েছে সেটাতেই অনেক আনন্দ আমরা পেয়ে থাকি তাই রাসুল সাল্লাম বলছেন যে সিয়ামের জন্য দুটি পুরস্কার সাইমের জন্য একটা হলো ইফতার কালে আর অন্যটি হলো তার প্রভুর সাথে সাক্ষাৎকালে যখন আমরা আমরা আমাদের পালন সামনে হাজির হব সাক্ষাৎ পাবো কিয়ামতের মাঠে সেদিনও একটা আনন্দ হবে তার মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকে সুগন্ধ চাইতেও সুগন্ধিময় সিয়াম অন্যায় অপকর্মের বিরুদ্ধে ঢাল স্বরূপ রাসুল্লাহাম বলছেন আর সিয়াম উজ্জুন্নাতন সিয়াম হলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে একটা ঢাল স্বরূপ মানে এই সিয়াম আপনাকে রক্ষা করবে ওজনে কম দেওয়া থেকে রক্ষা করবে মিথ্যা বলা থেকে রক্ষা করবে অপরের মাল আত্মসাত করা থেকে রক্ষা করবে কেননা ওই যে আপনি তাকোয়ার ট্রেনিং দিচ্ছেন সিয়াম মানে কি সিয়াম পালন করতে হলে আপনাকে তাকোয়ার ট্রেনিং দিতে হবে খাদ্য সামনে আছে পানি সামনে আছে সব কিছু সামনে আছে কিন্তু আপনি খাচ্ছেন না আমি খাচ্ছি না কেন আল্লাহর ভয় আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে তাই আল্লাহ খুশি হয়ে তাকে এই মহাপুরস্কার প্রদান করেন তাই বলছে যে অতএব যখন তোমাদের মধ্যে কেউ সিয়াম পালন করে তখন সে যেন মন্দ কথা না বলে এবং অশ্লীল কাজ না করে যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে থাক আসে তবে সে যেন বলে আমি একজন সায়েম এই হাদিস থেকে বোঝা গেল সায়ামের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে প্রদান করবেন তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে একজন রোজাদার বা সাহেবের পুরস্কার আল্লাহ পাক একেবারে নিজ হাতে প্রদান করবেন কারণ কারণ সিয়াম এমন একটি ইবাদত যাতে লোক দেখানোর কোনো সুযোগ নেই একজন সাইম প্রকৃতই সাইম কিনা তা অকাট্যভাবে কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারে না যে আমি আপনি না খেয়ে আসি না খেয়ে আসি একজন সাইম একমাত্র আল্লাহ পাকুই তা জানেন সিয়ামের প্রতিফল কি হতে পারে তা একমাত্র আল্লাহই নির্ধারণ করতে পারেন হয়তোবা এজন্যই বলা হয়েছে সিয়াম আমার জন্যই এবং আমি তার প্রতিফল প্রদান করব অত্র হাদিসের ব্যাখ্যায় মৌলানা আব্দুর রহিম তার হাদিস শরীফ গ্রন্থে বলেন এই সিয়াম একান্তভাবে আমারই অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের জন্য রাখা হয়েছে এতে অন্য কেউ আমার সঙ্গী শরিক নেই আমার সঙ্গে শরিক নেই এবং সিয়াম পালনকারী আমার জন্য সারা আর কোনো কারো ইবাদত করেনি একজন সাহেব কি করেন একমাত্র আল্লাহ পাকের জন্য সিয়াম রাখেন ইবাদত বন্দিকে তেলাবাতে করান তারপরে দান খয়রাত তারাবির সালাদ যা কিছু আছে না সব কিছু আল্লাহ পাখের জন্যই করে থাকে আর কারো সন্তুষ্টি লাভ তার লক্ষ্য নয় আর কারো নিকটশীত থেকে সে এই প্রতিফল পেতে চায়নি কেননা অন্যান্য যেসব ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় তা মুশ্রিকরাও তাদের মাবুদের জন্য করা বা করে বা করতে পারে কিন্তু সিয়াম সেরূপ নয় বস্তুত কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ও তার বিধান মতে সিয়াম পালন করা হয়েছে কি না তা আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারে না ইবনুল কাইমের মতে এটি সিয়ামের হাকিকাত সিয়ামের মর্ম কথা যেহেতু আল্লাহ পাকের উদ্দেশ্যেই আমরা কি করেছি পানহার থেকে বিরত আসি এটাই সিয়ামের মর্ম কথা এটাই হলো হাকিকাত সিয়াম পালনকারী আল্লাহর মেহমান সম্মানিত উপস্থিতি হাদিসের ভাষায় সিয়াম পালনকারী কি আল্লাহ পাকের মেহমান আল্লাহর নিকট অধিক সম্মানের অধিকারী পরকালে আল্লাহ তালা তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করবেন পরকালে আমাদেরকে আল্লাহ পাক কী করবেন যারা সায়েম তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করবেন যেমন সাহাল বিন সাদ রাজি আল্লাহ তালা আনু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজা আছে যাকে বলা হয় রাইয়ান লাইয়াদুকুলুহু ইল্লা সাইমুন হাদিসের ভাষায় বলা হচ্ছে যে রাইয়ান নামক দরজা দিয়ে কেবলমাত্র সায়েমরা প্রবেশ করবে অন্য কেউ নয় বলা হবে সাহেবগঞ্জ কোথায় তখন সাহেবগঞ্জ দাঁড়িয়ে যাবেন যখন তারা সবাই ভেতরে প্রবেশ করবেন তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে এবং এরপর এই দরজা দিয়ে আর কেউ গমন করবে না আবু হুরাইরা আল্লাহ বলেন রাসুল্লাহাম বলেছেন পাঁচ ওয়াক্তের সালাত এক জুমা হতে অপর জুমা এক রমাজান হতে অপর রমাজান পর্যন্ত কাপড়া হয় সে সমস্ত গুনাহের যা এর মধ্যবর্তী সময়ে হয় যখন কাবিরা গুণা থেকে বেঁচে থাকে তাহলে এক রমজান থেকে আরেক রমজান এক পাঁচ অক্ত সালাত এক জুমা থেকে আর এক জুম্মা এগুলো কি করে এর মধ্যবর্তীকার সকল গুণা মাফ হয়ে যায় যদি সে কাবিরা গুণা থেকে বেঁচে থাকে কাবিরা গুণাটা কি বড় গুণা আপনি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছেন আপনি আপনার অরিসের সম্পত্তি ভোগ করছেন এই কাবিরা গুণা মাপ হবে না এটা তওবা করতে হবে তওবার মাধ্যমে কাবিরা গুণা মাফ হবে এজন্যই কাবিরা গুণা থেকে যদি বেঁচে থাকে আর যদি এইরকম ইবাদত বন্দিকে সে করে তাহলে মধ্যবর্তীকার সকল গুণ আল্লাহ পাক কি করবেন মাফ করে দেবেন রাসুল্লাহ সাল্লাম অন্যত্র বলেছেন তোমাদের প্রতি নির্ধারিত পাঁচ অক্ত সালাদ কায়েম করো রমাজান মাসের শ্যাম পালন করো তোমাদের মালের জাকাত প্রদান করো এবং তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যা আদেশ করেন তার আনুগত্য করো তাহলে তোমরা ইচ্ছা মতো তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে যদি আমরা কি করি এই কয়েকটা কাজ করি কি কি পাঁচ অক্ত সালাদ কায়েম করতে হবে রমজান মাসের সিয়াম পালন মালের জাকাত প্রদান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যা আদেশ করেন তারকে ফলো করা আনুগত্য করা তাহলে আল্লাহ রাসুল সাল্লাম বলছে তোমার তোমরা ইচ্ছা মতো তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে সাইমের জন্য আরও সুসংবাদ দেওয়া হয়েছে একটি হাদিসে রাসুলাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করে তার একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জাহান নামের আগুন হতে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেবেন রাখবেন আমর বিন আবাসা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন মাত্র সিয়াম পালন করবে সে সে ব্যক্তি জাহান নাম থেকে একশো বছরের পথে দূরে থাকবে এই হলো সিয়ামের ফজিলত পুরস্কার আবু ওবামা রাজি আল্লাহ হতে বর্ণিত মোহান সাল্লাম বলেন মানসামা ইয়াউমান ফি সাবির ইল্লাহ জাল আল্লাহ বাইনাহ বাইনান নারে খন্দকান কামা বাইনা সামাইওয়াল আর্স তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসুসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটি সিয়াম পালন করবে আল্লাহ তালা তার ও জাহান্নামের মাঝে একটি পরীক্ষায় তৈরি করে দেবেন যা আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গার সম পরিমাণ প্রশস্ত হবে আবু মালিক আশাহারি রাজা আল্লাহ আনু বলেন রাসুল্লাহাম বলেছেন একজন বিশিষ্ট সাহাবি তিনি বলছেন জান্নাতের মধ্যে এমন মসৃণ প্রাসাদ রয়েছে যার বাহিরের জিনিসসমূহ ভেতর হতে এবং ভেতরের জিনিসসমূহ বাইর হতে দেখা যায় সেসব প্রাসাদ আল্লাহ এমন ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি মানুষের সাথে নরম কথা বলে ক্ষুধার্তকে আহার দেয় নিয়মিত শ্যাম পালন করে এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকেন তখন সালাদ আদায় করে এই হাদিসের মধ্যেও সায়েমের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে আবার বলছি হাদিসটি রাসুল সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে এমন মসৃণ প্রাসাদ রয়েছে যার বাহিরের জিনিসসমূহ ভিতর থেকে আর ভিতর থেকে বাইরের জিনিসগুলো দেখা যায় সেসব প্রাসাদ আল্লাহ এমন ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি মানুষের সাথে নরম কথা বলে তাহলে এই প্রাসাদ এই বিল্ডিং যার যার ভেতর থেকে বাইরে সব কিছু দেখা যায় এই প্রাসাদটা প্রস্তুত করে রেখেছেন কোন কোন লোকের জন্য এক নম্বর হলো যারা নরম কথা বলে কাউলন লাইয়েনন নম্র স্বভাবের যিনি কথা বলেন ক্ষুধার্তকে আহার দেয় ক্ষুধার্তকে সে কি করে আহার দেয় এই যে রমজান মাসে আমরা একটা বিরাট নিক অর্জন করতে পারি মানুষকে ইফতারির মাধ্যমে ক্ষুধার্তকে আহার দিতে পারি এবং নিয়মিত সিয়াম পালন করে নিয়মিত সে কি করে সিয়াম পালন করে এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করে অর্থাৎ সালাত তাহাজ্জত আদায় করে এই রকম গুণ যেই সমস্ত মমিনের মধ্যে থাকবে নারী হোক পুরুষ হোক আল্লাহ পাক কি বলছেন যে সেই প্রাসাদের মধ্যে এই লোকগুলোকে প্রবেশ করাবেন আবু ওবামা রাজি আল্লাহনু হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাকে এমন কোনো আমলের কথা বলুন যার দ্বারা আল্লাহ তালা আমাকে লাভবান করবেন অন্য বর্ণায় আছে যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করি আল্লাহ রাসুল আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যার দ্বারা আমি কি করতে পারবো জান্নাতে প্রবেশ করতে পারবো তখন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি শ্যাম পালন করবে কারণ এর সমতুল্য কিছু নেই তাহলে আল্লাহ রাসুল তাকে কি উপদেশ দিলেন যে তুমি শ্যাম পালন করো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে তার কারণ এর সমতুল্য কোনো ইবাদত নেই অন্য অন্য ইবাদতের মধ্যে রিয়া বা লোক দেখানো একটা ভাব আছে আছে কি না যেমন মসজিদে আসি মানুষ মনে করে যে হ্যাঁ মসজিদে যাচ্ছে নামাজ পড়বে এখানে মুসল্লি সাজে গেছে হজ করেছেন তাও মানুষ টিটকারি করবে দেখো মানুষ এবার হজ করে আসলো হাজি হাজি সাজলো মানুষ বলে কি না তারপরে জাকাত দেবেন ওখানেও টিটকারি আছে যাই হোক মানুষ লোক দেখানো ইচ্ছা না থাকলেও মানুষ আমাদেরকে কি করবে বলবে লোক দেখানো ভাব প্রচার করবে অথচ সিয়াম এমন একটা ইবাদত যেখানে কোনো রিয়া বা লোক দেখানো ভাব নেই এই জন্য এই রাসুল সাহসালাম বলছেন যে তুমি সিয়াম রাখো কারণ এর কোনো তুলনা নেই পুনরায় আমি বললাম হে আল্লাহ রাসুল আমাকে কোন কোনো কোন আমলের আদেশ কোন আমলের আদেশ করুন তিনি রাসুল সাহসাল্লাম ওই কথাই বললেন আবার তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসুল আমাকে একটা উত্তম আমলের কথা বলে দিন যাতে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো তিনি তাকে আবার ওই সিয়াম রাখার কথাই বললেন যে তুমি বললেন তুমি সিয়াম পালন করো কারণ এর সমতুল্য কিছু নাই বোঝা যাচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমাজানে সিয়াম পালন করলে জান্নাতের অধিকারী হওয়া যাবে তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারছি যে রমাজানের সিয়াম যদি আমরা পালন করি একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার লক্ষ্যে তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন জান্নাত প্রদান করবেন সাহেমের জন্য জান্নাতের রায়ান নামক দরজা নিয়ে দিল যেটা এখানে বলা হলো হাদিসটা হলো আন সাহাল ইবনে সাহাদিন রাজি আল্লাহ কলা কলা রসুল্লাহ ফিল জান্নাতে সামানিয়া তো আবু আবেন ফিহা বাবন ইউসাম্মার রায়ান সাহাল বিন সাহাদ রাজি আল্লাহ থেকে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল পাকসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে ফিহা বাবন ইউসাম্মার রায়ান জান্নাতের আটটা দরজা আছে এই জন্য আমরা বলি যে জান্নাতের সংখ্যা হলো আটটি আসলে আটটা জান্নাত নয় একটাই জান্নাত তার বাপ দরজা হলো আটটা এর একটার নাম হলো রাইয়ান এর একটার নাম কি রাইয়ান লাইয়াদ খুলুহু ইল্লা সাইমুন এখানে অন্য কেউ প্রবেশ করবে না কেবল সাইম ব্যতীত সাইমরা ক্ষমাপ্রাপ্ত সাইমরা কি ক্ষমাপ্রাপ্ত সুরাতুল সুরাতুল আহাজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন একটা বড় আয়াত ইন্নাল মুসলিমিনা অল মুসলিমাতে অল মোমিনিন অল মোমিনাতে অল কানিতিনা অল কানিতাতে আরেকটাও জায়গাতে বলা আছে ও সয়মিন ও সয়মাতে মাঘ ফেরাতান ও আজরান আজিমান যারা রোজ শ্যাম পালনকারী পুরুষ এবং শ্যাম পালনকারী নারী অর্থাৎ যদি কোনো পুরুষ বা কোনো নারী বা মহিলা এরা শ্যাম পালন করে তাহলে আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য ফেরাত ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন এই জন্য বলা হচ্ছে সায়েমরা ক্ষমাপ্রাপ্ত তা আল্লাহ পাক যদি সিয়ামের মাধ্যমে সিয়াম রাখার মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কিন্তু সব কিছুই আমাদের পাওয়া হয়ে গেল তার কারণ তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে কোনো জজ কোনো আসামিকে যখন ক্ষমা করে দেওয়া হয় সে কতখানি খুশি হয় তখন যে আমি ক্ষমাপ্রাপ্ত আমায় বেকসুর আমি খালাস সে তখন আনন্দে ফেটে পড়ে এইভাবে আল্লাপাক কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন কোন সায়াম যদি একমাত্র সিয়াম রাখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য মহা পুরস্কার নির্ধারিত করে রেখেছেন একজন সায়েম সিদ্দিক এবং শহীদগণের মধ্যে গণ্য হবে একজন সায়েম কী হবেন খুদবার বিষয়বস্তু কী ছিল একজন সায়েমের পুরস্কার সেই পুরস্কারের কথাই আমি বলছিলাম যে একজন সায়েম সিদ্দিক এবং শহীদগণের মধ্যে গণ্য হবে এটা কীরকমভাবে হজরত আমর বিন হজরত আমর বিন মুর্রাহ আল জুহানি রাজি আল্লাহ আনহু বলেন যা রাজুলন এলান নাবি সাল্লাহ সাল্লাম ফকাল রাসুল আল্লাহে আর আয়তা ইন সাহিত্য আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্নাকা রাসুল উল্লাহে ও সাল্লাইতু সালাত আল খামস ও আদায়তু জাকাতা ও সুমতু রমাজানা ও কুমতুহু ফাফি ফা মিম্মা কলা মিনা সিদ্দিকিন সোহাদায় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে এক ব্যক্তি রাসুল আমর বিন মুর্রা আল জোহানি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লামের নিকটে আগমন করলেন এবং জিজ্ঞাসা করলেন যে আর আয়তা হে আল্লাহর নবী আপনি কি মনে করেন ইন সাহিত্য আল্লাহ ইল্লাল্লাহ যদি আমি এই সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে এক আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করে নিলাম ও আন্নাকা রাসুল আল্লাহে এবং এটাও স্বীকার করলাম যে আপনি আল্লাহর রাসুল এটা আমি স্বীকার করলাম ও সাল্লাই তু সালাতাল খামসা এবং পাঁচ অক্ত সালাত আদায় করলাম ও আদায় তু জাকাতা এবং আমি জাকাতও আদায় করলাম এখানে এই হাদিসের মধ্যে কিন্তু হজের কথা নাই এই হাদিসের মধ্যে হজের কথা নেই তিনি বলছেন যে অদ্দায় তু জাকাতা এবং আমি জাকাত দান করলাম অসুম রমাজানা এবং রমজানের রোজা রাখলাম শ্যাম পালন করলাম অকুমতুহু এবং তার রাত্রিতে দাঁড়ালাম দাঁড়ালাম মানে তারাবি বা তাহাজ্যতের সালাত আদায় করলাম ফা মিম্মা তাহলে আমি কোন দলভুক্ত হলাম যদি আমি এই আমলগুলো করি কি কি আমল আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ সালাম আবুদ নাই আল্লাহ রাসুল মোহাম্মদ আল্লাহর রাসুল পাঁচ অক্ত সালাত আদায় করলাম জাকাত আদায় করলাম রমজানের রোজা রাখলাম এবং রমজানের রোজার রাত্রিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দী করলাম তাহলে আমি কোন দলভুক্ত কোন দলের মধ্যে থাকলাম ফামিম্মা না না তাহলে আমি কোন দলের মানে আমি তাহলে কি হলাম তাহলে কলা রাসুল্লাহাম বললেন মিনা সিদ্দিকি না ওয়া সোহাদায় রাসুলসাল্লাম বললেন যে তাহলে তুমি সিদ্দিক এবং সোহাদা যারা একেবারে সিদ্দিক বলে খ্যাত যেমন আবু বকর সিদ্দিকে সিদ্দিক বলা হয় সোহাদা সৈয়দুসোহাদা সোহাদা হামজা রাজিয়াল্লাহ এরকম যারা জলিলুল কদর সাহাবি যারা বিভিন্ন যুদ্ধে মানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন এরা যে কাতারে থাকবে সেই কাতারেই তুমি থাকবে সোহান আল্লাহ তাহলে আমরা সত্য সত্য কথা না বলে কি হতে পারলাম নবী আসুল না হয়েও সিদ্দিক হতে পারলাম তারপরে শহীদ না হয়েও আল্লাহ রাস্তায় যুদ্ধ না করেও শহীদদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিসের বিনিময়ে সিয়ামের বিনিময়ে অতএব এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে একজন সাহেবের বহু পুরস্কার একজন সাহেবের কি বহু পুরস্কার আল্লাহ পাকে অদা করেছেন আল্লাহ রাসুসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহর কাছে আমরা আবেদন করি নিবেদন করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই সাহেমের পুরস্কার পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে দান করেন এবং আমাদেরকে জান্নাতবাসী করেন আমাদেরকে মাফ করেন আমিন